hello viewers welcome to tech war YouTube channel আজ আমি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটা ডিফারেন্ট টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি তো আমরা যারা দু হাজার বা চোদ্দ সালে ভোটার হয়েছিলাম তারা এখনও যারা ন্যাশনাল আইডি কার্ড বা স্মার্ট আইডি কার্ড পাননি তাদের জন্য আজকের আমার এই টিউটোরিয়াল তো আমি এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি যে ন্যাশনাল আইডি কার্ড আমাদের তৈরি হয়ে গেছে অর্থাৎ যে এনআইডি নাম্বারটা আমাদের জন্য রিজার্ভ রিজার্ভে রাখছে ন্যাশনাল আইডি কার্ড ওয়েবসাইটে সেই রিজার্ভ আইডি কার্ডটা আমরা কিভাবে পাব এবং এই ন্যাশনাল আইডি কার্ড না থাকার ফলে আমরা অনেক সময় সিম কিনতে গিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে গিয়ে অনেক সমস্যায় পড়ি তো এখন আমি দেখাচ্ছি কিভাবে আপনি এটা পাবেন প্রথমে আপনার ব্রাউজারে যাবেন স্মার্টফোন অথবা ল্যাপটপে গিয়ে গুগল সার্চ বক্সে এনআইডি এনআইডি বিডি দিয়ে সার্চ দেবেন দেওয়ার পরে যে ইন্টারফেস আসবে সেখানে আপনি দেখতে পাবেন জাতীয় পরিচয়পত্রের তথ্য এখানে ক্লিক করার পরে যে নতুন পেজটা আসবে তো এই পেজে আপনি দেখতে পারবেন দু হাজার তেরো চোদ্দো সালের ভোটার নিবন্ধন হয়েছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি এরকম একটা লেখা আসবে এই লেখাটা আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে অনেকগুলো তথ্য আমরা দেখতে পাবো প্রথমে নীল কালিতে লেখা আছে ভোটার তথ্য এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটা ফর্ম আসবে এই ফর্মে আমরা অনেকগুলো বিষয় দেখতে পারবো একটা হলো ফর্ম নাম্বার দিয়ে আমরা তথ্য জানতে পারবো আর একটা হলো এনআইডি নাম্বার দিয়ে আমরা তথ্য জানতে পারবো আমরা যারা ভোটার হয়েছিলাম বা ভোটার নিবন্ধন ফর্ম পূরণ করেছিলাম তখন আমাদেরকে একটা নিবন্ধন স্লিপ দিয়েছিল সেখানে যে নাম্বারটা ছিল ফর্ম নাম্বার সে নাম্বারটা ওখানে ইনপুট করবো এরপরে আপনার বার্থডে বার্থডের প্রথমে আপনি মন্থ সিলেক্ট করে নেবেন এরপর আমরা ইয়ার সিলেক্ট করব তারপর ক্যালেন্ডারে আমরা দিন সিলেক্ট করার পরে আমরা ক্যাপসাটা টাইপ করব ক্যাপসা যেভাবে ক্যাপিটাল লেটার স্মল লেটার আছে সেভাবে হুবহু আমরা টাইপ করব টাইপ করার পরে আমরা ভোটার তথ্য দেখুন এখানে ক্লিক করব এরপরে আপনার ভোটারের তথ্য দেখাবে তথ্যর এখানে আপনি আপনার যে এনআইডি কার্ড লাল কালিতে দেখতে পাবেন এই এনআইডি কার্ডের নাম্বারটা আপনি কপি করে নেবেন আমরা নাম্বারটা কপি করে নিচ্ছি কপি করার পরে আবার পূর্বের পেজে ফিরে এসে আমরা রেজিস্টারে চাপ দেবো রেজিস্টারে চাপ দেওয়ার পরে অনেকগুলো বিষয় আসবে এখানে তো আমরা আপনি প্রথম হলে এগুলো পড়বেন পড়ার পরে এগুলো আমি রেজিস্টার ফর্ম পূরণ করতে চাই এখানে ক্লিক করার পরে আপনার ওই লাল কালি দিয়ে যে আমরা যে এনআইডি নাম্বারটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করব পেস্ট করার পরে আবার আমাদের বাদ দিয়ে দেবো বার্থডের প্রথমে মান্থ সিলেক্ট করব তারপরে ইয়ার তারপরে ডেট এরপরে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইলটা আপনার চালু আছে একটা ভেরিফিকেশন তো কোড পাঠাবে সে কোডটা অবশ্যই লাগবে অবশ্যই আপনার চালু মোবাইল নাম্বারটা দিবেন এবং আপনার ইমেইল অ্যাড্রেস দিবেন দিয়ে আপনার বর্তমান ঠিকানা দেবেন তথ্য ভাণ্ডারে সংরক্ষিত অর্থাৎ আপনি যেখানে ভোটার হয়েছেন সেটি দিয়ে পূরণ করবেন অর্থাৎ আপনি যদি খুলনার অধিবাসী হন স্থায়ী ঠিকানা হয় আপনি যদি ঢাকাতে ভোটার হয়ে থাকেন তাহলে অবশ্যই বর্তমান ঠিকানা ঢাকা দেবেন অর্থাৎ আপনি যে যেখানে ভোটার হয়েছেন সেখানে তথ্যটা দিবেন তারপর আপনার স্থায়ী ঠিকানা টা দিয়ে আপনি সবগুলো ফিল করবেন তো আমি আর এগুলো দেখালাম না এগুলো দেখালে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে শুধুমাত্র পাসওয়ার্ডটার ক্ষেত্রে আমি একবার বলতে চাই পাসওয়ার্ডের এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে হলুদ কালারের যে পাসওয়ার্ডটা অবশ্যই আট থেকে বারো সংখ্যার মধ্যে হতে হবে এবং পাসওয়ার্ডে আপার কেস এবং লোয়ার কেস অর্থাৎ বড় ছোট মিলে লিখতে হবে অবশ্যই বড় স্মল লেটার ক্যাপিটাল লেটার থাকবে এবং সংখ্যা থাকবে পুনরায় পাসওয়ার্ড দেব দিয়ে দেওয়ার পরে আমরা ক্যাপসা যে ক্যাপসাটা আছে এই ক্যাপসাটা এখানে লিখব ক্যাপসাটা টাইপ করার পরে আমরা রেজিস্টারে চাপ দেব রেজিস্টারে চাপ দেওয়ার পরে আপনাদের নতুন একটা পেজ আসবে এই পেজে আবার এনআইডি নাম্বার দিতে হবে তারপর বার্থডে তারপর পাসওয়ার্ড অর্থাৎ ভেরিফিকেশন নাম্বার পেতে অর্থাৎ আমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে একটা কোড যাবে এরপরে আবার ওই ক্যাপসাটা পূরণ করে সামনের বাটনে ক্লিক করব আমরা ক্যাপসাটা টাইপ করছি সামনের বাটনে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে কোডটা আমরা এখানে টাইপ করব অলরেডি আমারটা এসে গেছে আসার পরে আবার সামনে চাপ দেব দিলেই আপনার যে ন্যাশনাল আইডি কার্ড কাঙ্ক্ষিত ন্যাশনাল আইডি কার্ডটা আপনি দেখতে পারবেন আপনার ছবিসহ এবং এই যে ডান পাশে যে পরিচয় বিবরণী এখানে ক্লিক করার পরে আপনি আপনার প্রভিশনাল এনআইডি অর্থাৎ সাময়িক আইডিটা আপনি পিডিএফ আকারে এখানে পেয়ে যাবেন এবং এটি আপনি ওখান থেকে ডাউনলোড করে আপনি প্রিন্ট করে যে কোনো কাজে ইউজ করতে পারবেন তো ধন্যবাদ সকলকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে আর যদি আপনার কিছু উপকার হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো রকম সমস্যা হয় ন্যাশনাল আইডি কার্ড পেতে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা আপনাকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব